লাগছে আপনাদের কষ্ট হচ্ছে বলে না তো কথা বলেন না করতে হবে ইসলাম এইভাবে আওয়াজ করতে ইসলাম মানব কত Gracias. বাচ্চার কথা দিব হুজুর দিলি কখন পাগলই গেছে পাগলই গেছে বললো সালাম দিয়ে বললো কি করলাম কোন নেতার পেছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মজার আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তার সিনেমা মাহফিলগুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজ করে আটকে দিতে চাইলাম হাই হাই করবে হাই হাই করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের আফসোসে তোমরা লাভ হবে anything except Islam that will be not accepted and he will be the loser in Akhirah. ইসলাম ছাড়া জন্য কিছু তালাশ করে সেটা কবুল হবে না আর সে হবে লুজার লুজার মানে যে সব হারাইছে আর গেইনার মানে যে সব পেয়েছে আমরা কি লুজার বলবো না গেইনার মাশাআল্লাহ এই তো বুঝতে পেরেছি আমরা গেইনার বলতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার ঠিক কিনা আমরা এখানে যে বসে গেইনার হয়েছি জান্নাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি আমাদের ধর্মের নামে ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আল্লাহ vez de বিশ্বব্যাপী আজ ঘোষণা দিয়েছে কে কেউ ঠেকায় রাখতে পারবে যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু বিজয় হবে ইসলামের ঠিক স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা ওই সভ্যতা ওই সভ্যতা তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে চলে গিয়েছে অনেক ধর্ম জেগে উঠেছে থেমে গিয়েছে সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদ গুলিকে চুরমার স্রষ্টা আমার স্রষ্টা আকাশের স্রষ্টা জামিনের স্রষ্টা আমাদের রব এই ধর্ম দিয়েছে চিল্লা করেন ঠিক এটা রবে ব্যবসা করে না ভাগাভাগি করে না এখানে তো অনেক বিশৃঙ্খলা দেখি খুলনার ছেলে পেলে ভাবছিলাম খুব শান্তশিষ্ট এখন দেখি খুব বিশৃঙ্খল আপনার উঠছেন কেন উঠছেন কেন বসেন বসেন বসেন বসেন আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতের দায়িত্ব পেয়ে মাগরিব নামাজের সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরআনের সবচেয়ে ছোট সুরা না কি সুরা বড় সুরার নাম কি দৌড়ানি দেবে এখানে একটা কিতাব এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় স্মার্টফোনে কোরআন